দেখ আমি না মায়ের কোলে ধোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের কচি মুখে শাহাদাতের বাণী শেষ শোনায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মাহের রবিলাওয়ালের বারো তারিখ সোমবার এই পৃথিবীতে আগমন করেছিলেন মানবতার মুক্তির দূত বিশ্বনবী সরকার দো আলম ফখরে রসুল ইমামুল আম্বিয়া আহমদ মুহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যার আগমনে আলোকিত হয়েছিল পৃথিবী যার আগমনে দূরীভূত হয়েছিল অশান্তি মানবতা বিরোধী সকল কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল জুলুম অত্যাচার অবিচার এই মাসে পুটপুটে শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আগমন এ পৃথিবীর জন্য অত্যন্ত আনন্দের ছিল অত্যন্ত সুখময় ছিল আর বিশেষভাবে মা মেনার কোলে এই পুটপুটে নৌরনবী বিশ্বনবীর আগমন পিত্রহারা পরিবারে মায়ের গর্ভে এমন সুসন্তান সুন্দর সন্তান যা আমার নবী পরিবারকে অত্যন্ত আনন্দময় করেছিল আওয়াজ দিয়ে বলুন সবাহান দেখ আমিনা মায়ের কোলে ধোলে শিশু ইসলাম দোলে দেখে আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই জোর বলুন আল্লাহ একবার বিশ্বনবীর আগমন মা মেনার খুলে পূর্ণিমার চাঁদের নেই এই পৃথিবীবাসীর জন্য অন্ধকার থেকে মানবতাকে মুক্তি দেওয়ার জন্য আলোকবর্তিকা প্রদীপ শিকা হয়ে পৃথিবীতে এসেছিলেন আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ আমাদের নবীজির আগমনে মানব ইতিহাসের সর্বনিকৃষ্ট জুলুমবাস জাতিকে নবীর তুলনাহীন অবিশ্বাস্য পরশ ডেলে মানবতার মুক্তির মন্ত্র ঢেলে দিয়ে ঐশী বাণী মহা আল কোরআনের মাধ্যমে আমার নবী অন্তকার যুগের বর্বর মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছিলেন জোর বলুন সুবাহান এই মানবতার একজন কীর্তিমান বিনির্মাণ ব্যক্তি হিসাবে তিনি বুকে সাহস রেখে সমস্ত বিশ্ববাসীকে বলতে পেরেছিলেন খয়রুল কোরণে করেনি আমি এমন মহামানব এসেছি যার সঙ্গে স্পর্শে যারা আমার সঙ্গ পেয়েছে আমার সাহাবে একরাম এবং আমার যুগ হল পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সর্ব সুকময় যুগ আওয়াজ দিয়ে বলুন সুহান আল্লাহ নবীজি আরো বলেন সুম্মাল্লাদিন শুধু আমার যুগ নয় আমার সাহাবার যুগ নয় আমার পরে যারা আসবেন আমার সাহাবার পরে তাবেইনের যুগ তারাই হলো পৃথিবীর এর পরের শ্রেষ্ঠ যুগ অবস্থায় বলুন সুবাহান আল্লাহ এরপরে যারা তবে তাবিন তাবিনদের যারা সঙ্গ পেয়েছে তারাই হলো পৃথিবীর এরপরের শ্রেষ্ঠ যুগ অবস্থায় বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাকে নবীজির সাহাবাই কেরামের উপর সন্তুষ্ট হয়ে আয়াত নাজিল করেছিলেন আনহু দেখ আমি না মায়ের কোলে ধোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই